তাহলে নিশ্চয় আমার আপনার জন্য ওই শাস্তিটা অপেক্ষা করবে কথা বলে ঠিক না বিশ্বরবি দিকে চলতে আপনি চলতে চলতে কিছু জানার পরে এক দেখলাম কর্মকর্ম করতেছেন নামক বিক্রয় এবং পাথর দ্বারা কর্ম করছে শ্রেপুর নামক কলটা কেমন আবার ইয়াল্লাহকে বিশ্বনবী বলেন লাউহান্না ফাদারাতুম মিনাস সাতুর قدرت لأفسدت عليه ما فيها بالشرب جناب محمد رسول الله صلى الله عليه وسلم ولجت পূর্ণ মুখে পর্দা এমন এই পর্দা কাটার জন্য এর ভিতরেও শব্দ এবং বাইরেও কাটা এবং এই পর্দা এত বিশুদ্ধ যদি এই পর্দা কেটে কেটে চষ্টা জন্মায় একটা দুটা যদি আসমানের নিচে জমিনের উপরে নিক্ষেপ করা হয় গোটা পৃথিবীতে সমুদ্রের মধ্যে যত সামুদ্রিক প্রাণী রয়েছে জঙ্গলের মধ্যে যত জঙ্গলের মধ্যে বসবাস যত প্রাণী রয়েছে এরকম পৃথিবীতে যত মানব রয়েছে জীব রয়েছে সমস্ত মানুষগুলো সমস্ত প্রাণীগুলো নামক একটা পরের দশটা টুকরা একটা টুকরা মিশে جبل ما عليك চঞ্চলে তার শরীরের সমস্ত নাট্যগুলো সমস্ত বস্তুগুলো সিদ্ধ হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা হয়েছে যারা জাকাত দেবে না তাদেরকে এই শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে সুতরাং সুতরাং টাকা পয়সা অর্থ করে সিদ্ধাই করে জানিত এই সিদ্ধাইকারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নাও সুবিধা সুতরাং যারা পিড়ি করবে চাঁদাবাজি করবে মানুষের কাছ থেকে জবরদস্তি করে অর্থ করে দিবে এই চেষ্টা করবে কিন্তু গুজরাটের মূল পার হতে পারবে না ভাবে মানুষের পথে সাদা হয়ে এরা দাঁড়িয়েছিল মানুষ সারা মাস কষ্ট করে সারা মাস দিনের পর দিন রাতের পর রাত ডিউটি করে বিশ হাজার টাকা নিয়ে পনেরো হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা নিয়ে ওরা বাসায় ফেরার জন্য আসতেছিল এই সিন্তাইকারীরা এই ফিডিং বাসটা রাস্তার বিভিন্ন দাঁড়িয়ে বিভিন্ন গলিতে অবস্থানে থেকে ওরা সাথে সাথে ওদের কাছ থেকে জবরদস্তি করে এরকম ভাবে আমাদের উপার্জিত সেই টাকাটা সিদ্ধাই করে দিত মোবাইলটা সিদ্ধাই করে দিত মারফতে তারপর এরকম কানের সেই গুলো এরকম মস্ত করে জবরদস্তি করে তারা চিন্তার করে নেবে এই সমস্ত জাহারিকদেরকেও কারণ নিরাপদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাতের পূর্ণ তাদেরকে কোনোভাবেই দেবে না এই রাষ্ট্রপন্থ তাদেরকে এরকম জবরদস্তি করে আটকে রাখবে তোদের ফুলসিরাতের পূর্ণ পার হওয়া তারপরে এরা চির এরকম ভাবে আড়ালে থেকে ওদেরকে ব্যবহার করে দিদিকের টাকা আর এর অংশ যারা ভোগ করে এই সমস্ত লোকদেরকেও না এরা থাকবে এরা বলে সুতরাং সাজাটা আমরাই করবো না অন্য কাউকে করতে দেবো না দেখানো হয়েছে যারা সিদ্ধাইকারী হবে এই সিদ্ধাইকারীদেরকে এই রাষ্ট্রখণ্ডটা জবরদস্তি করে এভাবে চেপে ধরবে ওরা চাইতে চাইলেও শুনতে চাইলেও মুক্ত হইতে চাইলে ওরা মুক্ত হইতে পারবে কিনারে আসার চেষ্টা করছে ওই রক্তের সেই দরিয়ার কিনারে একজন ব্যক্তি দাঁড়ানো সেই ব্যক্তির সাথে অনেক বড় বড় পাথর রয়েছে যখনই ওই দরিয়ার সেই ব্যক্তিগুলো কিনারে আসার জন্য চেষ্টা করে কিনারে আসতে চায় কিন্তু কিনারে দাঁড়ানোর মানে এই ব্যক্তি ভাবি তাকে আসতে দিচ্ছে না পাথর নিক্ষেপ করে দেখে আবার আসবে সে যেখানে ছিল সেখানে আবার পৌঁছে দিচ্ছে এরকম ভাবে বছরের পর বছর তাদের শাস্তি হচ্ছে হজরতে জিব্রাহিম আলী সাহাবামকে জিব্রাহিম আলী সাহাবামকে আমাদের নবীজি প্রশ্ন করে দেয় জিব্রাহিম এরা যারা এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ ছিল যারা সুদ খাইত তারা সুদ খাইত না তারা মানুষ নিজের শরীরের রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর এই সুদপুররা অবৈধভাবে তাদের অর্থ সম্পদগুলো ভ্রমণ করত অর্থ সম্পদগুলো তারা ভোগ করত এই জন্য সুদপুরদেরকে শাস্তি দেওয়ার আমি শুনতে বলছিলাম يوم القيامة على وجوههم যারা দুনিয়াতে উল্টা চলবে আল্লাহ হুকুম করবে না ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উল্টা করে উঠবে অর্থাৎ তার অপরাধটা যেমন হবে তার কৃত কাজটা যেমন হবে ঠিক ওই রকম ভাবে ওই পন্থায় তাকে শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ করেন দুনিয়াতে যারা সুদ খাবে দুনিয়ার জমিনে যারা সুদ হবে এই সমস্ত সুদ করতেকে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মাসরুর অবস্থায় উঠাবে পাগল অবস্থায় উঠাবে এমন পাগল অবস্থায় যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াতাফাক্কাতু আশ-শাইতানু মিনাল মাস একজন মানুষকে দীর্ঘকালীন ঠিক ছয়টা আক্রমণ করার পরে তার মস্তিষ্কটা বিকৃত হয়ে যায় মহাবিষ্ট হয়ে যায় তার ব্রেনটা কাজ করে না সে স্থির থাকতে পারে না ঠিক এইরকম ভাবে আমাদের ময়দানে যারা সুন্দর হবে ওই সমস্ত সুন্দরদের ব্রেনটা নষ্ট করে দিয়ে পাগল অবস্থায় তাদেরকে হাসনের ময়দানে উঠানো হবে না কেন তাদের প্রেমটা নষ্ট করে দেওয়া হবে আল্লাহ কোরআনের সেই ব্যাখ্যাটা ওই আয়াতের মধ্যে জানা দিয়েছেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا এই সমস্ত সুদরা দুঃখেতে সুদ খাইত আবার এই সুদকে পরিধর করার জন্য এই সুদকে হালাল করার জন্য তারা পেটটা খাটাইছিল মস্তিষ্ক তারা ব্যবহার করেছিল তারা এই যুক্তি পেশ করেছিল যে যেরকম ভাবে ব্যবসায়ীরা ব্যবসা করে একটা ব্যবসার মতো এটা ওষুধ খাওয়াটা ওষুধের ব্যবসা নেওয়া আমাদের একটা ব্যবসার মতোই ওরা যেরকম ভাবে ব্যবসা করে উপার্জন করে আমরা একটা ব্যবসা করে আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে আর এই সুদখোররা সুদও খায় আবার বড় বড় কথা বলে চুক্তি দিস করে আমার তো এটা একটা ব্যবসা আমি তো ব্যবসায়ীদের মতো ব্যবসা করে ফেলি ওরা যদি ব্যবসা করে উপার্জন করে বড় বড়লোক হতে পারে অনেক টাকা উপার্জন করতে পারে আমি কেন পারবো এটাও অনেকটা ব্যবসার মতো এই জন্য এটার নাম সুদ না এটার নামটা ওরা করে পরিবর্তন করে ফেলছে এটার নাম কাছে কি ইন্টারেস্ট এই জন্য এই সমস্ত সুদ শাস্তি যা হবে এরকম পরিচিত শাস্তি মূলত মোটের আশি নম্বর আয়াতের মধ্যে সুরা পাখানার মধ্যে তিনি বলেন ইয়া আইয়ুহ আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনাত রিবা আল্লাহ বলেন হে ইবাদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করতে চাও দুনিয়ার সংসার থেকে শান্তিতে জীবন যাপন করতে চাও আমার ইমানদার বাচ্চা বান্দিরা তোমরা সুদের রাস্তা থেকে ফিরে আসো আমি আল্লাহ সেই পথ তোমরা অবলম্বন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সংসার ফেরাতে শান্তি দান করব আল্লাহ এরকম সুন্দর ভাষা অত্যন্ত রামান্তিক ভাষায় অত্যন্ত ভাষায় তিনি ডাকতে বলে হে এর পরে যদি ফিরে না যদি মানতে হুকুম মাত্র করতে না পারো তাহলে তোরা আল্লাহ আমি আল্লাহ এবং আমার রাসূল নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা এত যন্ত্রণা তাদেরকে নিষেধ করে না আমার নবীকে মেয়েরা তিনি এসে আমি সুদে ভয়াবহ পরিণতি দেখা দিলা আমার নবীকে তোদের কাছে এই কথা এত সুন্দর করে তোদের সতর্ক জন্য বলে দিল এই পরে তোরা সূর্য ছাড়বি না তাহলে তোরা আমি আল্লাহ এবং আমার রাসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য কি হয়ে যা প্রস্তুত হয়ে যা কত বড় কঠিন কথা সুদের যে সমস্ত স্তর রয়েছে এর মধ্যে সর্বনিম্ন যে স্তরটা সেটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নিজের মায়ের সঙ্গে জেলাতে বিচারে লিপ্ত হলে নিজের মাকে ধর্ষণ করলে যেমন নিকৃষ্ট কাজ হইত যত জঘন্য কাজ হইত এর চাইতেও বেশি জঘন্য কাজ হলো সুদ খাওয়া নাউজুবিল্লাহ কত নিচে এসে কত নিম্ন একটা ভাষা তিনি ব্যক্ত করেছে নিজের মায়ের সাথে জেরা করলে যতটা জঘন্য কাজ হতো তার চেয়েও বেশি জঘন্য কাজ হলো এক টাকার সুদ খাওয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুতরাং আসুন এখনো ফিরে আসুন সময় আছে এখনো তবা করার সুযোগ আছে এক শ্রেণীর মানুষ এমন আছে কিন্তু সুদের আলোচনা আজকে নয় এরপরে কিন্তু নবীজির মেয়েরা দিকে দেখেছে সতর্কতার জন্য একটু বলতে হয় এক শ্রেণীর মানুষ সমাজে আছে চাকরি করতো চাকরি শেষ হয়ে গেছে রিটায়ারমেন্টে আসছে এখন টাকা পাইছে অনেকগুলো এই টাকা কোথায় রাখবে হয়তো পোস্ট অফিসে অথবা ব্যাংকে রাখে প্রতি মাস এই টাকার যে লভ্যাংশ সুদ এই সুদ খায় আর দাড়ির মধ্যে মেজটি লাগায়া হজ করে এসে মসজিদের মধ্যে তসবি নিয়ে বসে বিমান কি করে মসজিদ কি করে খাদের কি করে হুজুররা কোথায় কি করলো এই ভুল দাদার সুযোগে এক শ্রেণীর মানুষ আছে দাঁড়ায় এটা আমাদের এই এলাকায় নাই কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখেছি এই ধরনের মানুষ আছে এই সমস্ত মানুষগুলো তারা যত কমাই করুক যত কিছুই করুক এই সমুদ্রের এই অপরাধ থেকে কি তারা বেরিয়ে আসতে পারবে কারণ মরণ পর্যন্ত আর মরণ সে সুদের মধ্যেই লিপ্ত থেকেই যাচ্ছে অথচ ওই টাকাটা যদি সে দান করত বাজারে যদি ক্রয় বিক্রয় করত সে যদি ওই টাকাটা ব্যাংকে না রেখে বাজারের মধ্যে বিভিন্ন মাল সাপ্লাই করতো ব্যবসা করতো তাহলে সে নিজেও উপকৃত হতো দেশের জনগণ উপকৃত হতো সরকারের থেকে উপকৃত হতো অথচ এই মানুষটা এই টাকাগুলো পাওয়ার পরে সে ব্যবসার পথ অবলম্বন না করে কারণ ব্যবসার মধ্যে ঝুঁকি আছে ব্যবসার মধ্যে লোকসান হতে পারে ব্যবসার মধ্যে ক্ষতি আসতে পারে সারা জীবন ঘুষ খেয়ে চাকরি করেছে এর পরেও সেই বয়সে এসেও এই তিরিশ টাকাটা পেয়েও এই টাকাটাও সে কোনো ঝুঁকির মধ্যে আনতে চায় না এই টাকাটাও তোমাদের এখান থেকে সম্পদকে কিনেতেই সে কবর পর্যন্ত যেতে চায় আসুন টাকাটা এভাবে ব্যাংকে না রেখে যদি সে করতো বাজারে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যয় করতো সেই টাকার দ্বারা অনেকে উপকৃত হতে পারত এবং সেও সুদ থেকে বেঁচে জান্নাতের রাস্তায় যেতে পারত কিন্তু একসাথে মানুষ সেটা কয় টাকা কে টাকা না পাওয়া যায় কোনো ঝুঁকি কোনো রিক্স নাই আমার টাকা টাকাই থেকে যাবে মাঝখান থেকে মাস শেষে আমি টাকা গেলেই তো পেয়ে যাচ্ছি আমার কোনো ত্রুটি এই জন্য আমি কি কথা আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম